আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ অ্যাপ বা star two four seven hash dial করে যে কোনো মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাকে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসটি দেখে নিতে হবে যে আপনার এই বিকাশ অ্যাকাউন্টে বর্তমান কোনো অফার আছে কি না সেটি চেক করার জন্য ওই মেসেজ আইকনের উপরে নিচে ক্লিক করবেন করলে আপনি দেখতে পারবেন দেখেন আমার একটি অফার আছে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে একশো পার্সেন্ট ক্যাশব্যাক এবং শর্তগুলো ভালো করে পড়ে নিয়েন আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি আমার মোবাইল রিচার্জ অপশানে এরপরে এখান থেকে আপনার নাম্বার ডিফল্ট সিলেক্ট করে নিতে পারেন সেভ করা নাম্বার আপনি এখানে ম্যানুয়ালি নাম্বারটি লিখে নিতে পারেন আমি লিখে নিচ্ছি লেখার পরে পরের ধাপে যেটা ট্যাপ করুন এরপরে এখান থেকে আপনি কোন অপারেটর সেটি সিলেক্ট করবেন রবি এয়ারটেল সব আছে এখানে এরপরে এখান থেকে আপনার অ্যামাউন্ট কয় টাকা আপনি রিচার্জ করতে চান সেটি লিখে নেবেন লিখে নেওয়ার পরে জাস্ট পরবর্তী ধাপে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার পিন কোডটি লিখে নেবেন পিনকোডটি লেখার পরে এখান থেকে আপনাকে প্রিপেড নাম্বার নাকি পোস্টপেড বেশিরভাগ নাম্বারই আমাদের এখানে প্রিপেড থাকে পোস্টপেড মানে হচ্ছে যেটা ব্যবহার করার পরে বিল আসে মাস শেষে সেটি আচ্ছা তাহলে এরপরে আপনি সব কিছু এখানে নাম্বার টাম্বার মিলাই নিয়েন মিলাই নেওয়ার পরে যা সেটা ট্যাপ করে রাখবেন তখন আপনার দেখেন আপনার মোবাইল রিচার্জটি সফল হয়েছে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাই দেবে এটা আপনি সেভ করে রাখতে পারেন বা এটি আপনার ট্রানজ্যাকশানের যেটা ইয়ে আছে এটা পরবর্তীতেও বের করা যায় আমি দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এরপরে আপনাকে দেখাবো যে star two four two four seven hash dial করে কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় তাহলে আমি চলে এসেছি আমার মোবাইলে আমি just star two four seven hash dial করে নিলাম ডায়াল করে নেওয়ার পরে এখানে আপনার আপনার একটা মেনু চলে আসবে এখান থেকে আপনাকে নাম্বার তিনে যেতে হবে মোবাইল রিচার্জ নাম্বার তিনে যাওয়ার পরে সেন্ড করবেন এরপরে আপনার অপারেটর সিলেক্ট করবেন আমি যেহেতু এখান থেকে দিব বাংলা লিঙ্কে জন্য তিন লিখব আপনি যদি রবি হয়ে থাকেন এক দিবেন এরপরে দেখেন প্রিপেড নাকি পোস্টপেড নাকি অটো রিচার্জ নাকি ইন্টারনেট প্যাক আমি প্রিপেড দিচ্ছি প্রিপেড নাম্বার আমার যেহেতু এটা এরপরে দেওয়ার পরে সেন্ড করবো এবার এখানে মোবাইল নাম্বার এবার আপনার মোবাইল নাম্বার যে নাম্বারে টাকা আপনি রিচার্জ করতে চান সেই নাম্বারটি এখানে লিখবেন আমি নাম্বারটি লিখে নিচ্ছি এরপরে সেন্ড করবো জাস্ট আচ্ছা এরপরে এখানে অ্যামাউন্ট কত টাকা আপনি রিচার্জ করতে চাচ্ছেন আমি চল্লিশ টাকা দিলাম আচ্ছা এরপরে এখানে কনফার্ম মেনু পিন এরপরে এখানে আমাকে পিন নাম্বারটি দিয়ে সেন্ড করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি অ্যাপ থেকে রিচার্জ করলে অফার পাবেন সব সময় কিন্তু এখান থেকে আপনার মেনু থেকে মোবাইল মেনু থেকে রিচার্জ করলে অফার বেশিরভাগ সময় থাকে না আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আমি যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করছিলাম আমার একশো পার্সেন্ট ক্যাশব্যাক ছিল আপনারা দেখেন আমি আমার ওই রিচার্জ করার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরেই আমার ফেরত টাকা চলে এসেছে ক্যাশব্যাকটা তাহলে আপনারা অবশ্যই আগে রিচার্জ করার আগে আপনার ওই মেসেজ আইকন থেকে দেখে নেবেন যে আপনি অফারের আওতাধীন আছেন কিনা এবং শর্তগুলো ভালো করে পড়ে নিন ধন্যবাদ সবাইকে